ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব যতই দূরে থাকো তুমি আমি ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাবো চোখে যদি নদী বয়ে যায় হৃদয়ে যদি পাথর হয়ে যায় দুটি চোখে যদি নদী বয়ে যায় হৃদয়ে যদি পাথর যতনে আমি রাখব ভালোবাসো আর নাই বাবাস আমি তোমায় ভালোবেসে যাবো জানিও গো তুমি বুঝেছ যে ভুল আমি দেশে ভুলের মাসু জানিও গো তুমি বুঝেছ যে ভুল আমি দেশে ভুলের মাসুর তুমি ফিরে এসো সাথে আমি থাকব ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব যতই দূরে থাকো তুমি আমি তো আসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব আমি তোমায় ভালোবেসে যাব